আগুন তুমি রে সুর মাঠে দুঃখ পথে পথে বাড়ির দ্বারে সবুজ মাঠে দুঃখ বিলাই পথে পথে আগুন মনে জলে রে মনের আগুন মনে জল